আঘাতে আঘাতে ব্যথা বেদনাতে আমি যে কত কষ্টে বা ও দরদী আঘাতে আঘাতে ব্যথা বেদনাতে আমি যে কত কষ্টে বা ভাবি নাই সে ঘর হবে আমারই কব খুঁজি তবু পাই না তোমার বেদনা সুখ চাইবার আশা করে কামাইলাম বদনা আনারুল ভাবি নাই তো এই দোনা সুখের তো না পাইবার আশা করে কামাইলাম বদনাম তবু করলে এমন ছল রাসেল নুন এই জীবনে তো এই দলিল সুখের সুখ পাইবার আশা করে কামাইলাম ভাবি নাই তো এই দুনিয়া সুখের তো দা পাইবার আশা করে কামাইলাম বদলা তবু করলে এমন ছলা কলা বুঝি নাই তোর নিঠুর খেলা যেমনি না চাও তেমনি আঘাতে আঘাতে ব্যথা বেদনাতে আমি যে কত কষ্টে বাঁচি ও দরদি আমি তো অনেক সুখে আছি আমি তো অনেক সুখে আছি আমি তো অনেক সুখে আছি আমি তো অনেক সুখে আছি আমি তো অনেক মাস পেরিয়ে বছর গেল একটা দিনও আমার তুমি খবর নিলে না তুমি তো এমন ছিলে না তুমি তো এমন ছিলে না তুমি তো এমন ছিলে তুমি তো এমন ছিলে না মাস পেরিয়ে বছর গেল একটা দিন আমার তুমি খবর নিলে না তুমি তো এমন ছিলে হইলে না ও যে তুমি তো এমন ছিলে মতো এখন তোমার কথার সাথে কোনো একটা কোথাও মেনে না তুমি তো এমন ছিলে না ও আগুন ঘটে তোমায় ভালোবেসে বুঝি কষ্ট দিলাম কিনে কথা মেলে না তুমি তো এমন ছিলে না ও সময় তুমি তো এমন ছিলে না মাস পেরিয়ে বছর গেল একটা দিন আমার তুমি খবর নিলে না তুমি তো এমন ছিলে না তুমি তো এমন জানলে আগে জীবন দিতা আমি মন দিতাম না তোমারে শো হতে যাবে বন্ধু ভালোবেসে মরে যা আমায় গেল বলে কত দিনের কত কথা সেসব স্মৃতি ভুলে কার মায়াই পড়িয়া বন্ধু আমায় গেল জীবনে Música দেখিও সরম বিজয় বাবু আর আসবে বেমন তোমার জীবনে মরণ আমার রাখিবার রাখিও সরম ভালোবেসে ভালোবেসে মরে যায় জ্যোতি যাবি বন্ধু ভালোবেসে মরে যায় তুমি যেদিন আমাকে বলেছো ভুলে যেতে তুমি যেদিন আমাকে বলেছো ভুলে যেতে কত যে চোখের জলে ভেসেছি ভুলে যাবো তাজুল দে সেদিন আমাকে বলেছ ভুলে যে বিমানের ভালোবাসা শুধু চলো না এত বেশি ফিরে আস